যুক্ত হবেন আবার অনেকে বের হবেন ঠিক আছে এটা চলতেই থাকবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই আমরা সম্ভবত গত ক্লাস করেছিলাম ইউটিউব এসিও রাইট আজকে আমরা করব ইউটিউব প্রমোশন আজকে আমরা ক্লাস করব কি ইউটিউব প্রমোশনের ক্লাস আচ্ছা আগে বুঝতে হবে আমরা ইউটিউব প্রমোশনটা কি ইউটিউব প্রমোশনটা হচ্ছে আমরা ইনভাইটেশনের মাধ্যমে বা কোনো সফটওয়্যারের মাধ্যমে অথবা কোনো গ্রুপের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করা আসল হ্যালো আর আচ্ছা বালা লেগে না দূরে কিতাব এরকম জানার লেগে নি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হৌরে বন্দি হৌরে বন্দি হ্যাঁ? ওরে বাবা রে ওলা সম্পর্ক নেই তো রাখ বেটা আলা আলা ওই দূর রেকর্ড হবে আচ্ছা হ্যালো সরি আপনাদের কাছে সরি আমরা আমার ফ্রেন্ডে ফোন দিছিল একটু অন্যভাবে কথা হয়ে আচ্ছা যাই হোক এখন আমরা আসি প্রমোশন আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা আসুন আমরা আমাদের চ্যানেলকে যদি আমরা নিজেরা পরিশ্রম করি আমরা ব্যক্তিগতভাবে আমরা আমাদের চ্যানেলকে গ্রো করতে পারবো কিভাবে গ্রো করতে পারবো দেখেন আমি আমার চ্যানেলটা বেশি দিন হয়েছে না হ্যাঁ আমার চ্যানেলের কন্টেন্ট পরিশ্রম এর কারণে আমাকে প্রমোশনের কাজ করতে হয় না এমনিতেই হয়ে যায় প্রতিদিন পাঁচটা দশটা করে সাবস্ক্রাইব বাড়তেছে ওই যে আপনাদের সাথে ক্লাস করতেছি ক্লাসগুলো ইউটিউবে দিতেছি এসিও e করে দিতেছি এসিও e করার কারণে র্যাঙ্ক হচ্ছে মানুষ দেখতেছে কেউ দেখলে তার ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতেছে আপনারাও সবাই সাবস্ক্রাইব করেছেন আরও আমার কিছু গ্রুপ চলতেছে সেই গ্রুপের স্টুডেন্টরাও সাবস্ক্রাইব করেছে হ্যাঁ তো সাবস্ক্রাইব চলছে ঠিক আছে এভাবে মানে আমার চ্যানেলটা তিন মাসের মধ্যে এতটুকু অগ্রসর হয়েছে আশা করছি আরও দুই মাস বা আড়াই তিন মাসের ভিতরে আরও তিন মাসের ভিতরে আমি চ্যানেল মনিটাইজেশন করে করে নিতে পারবো ইনশাল্লাহ এখন আমরা তিনটা আপনি যদি কন্টিনিউয়াসলি খুব ভালো ভালো কন্টেন্ট দিতে পারেন খুব ভালো ভালো কন্টিনিউয়াসলি প্রতিদিন একটা বা দুই দিনে একটা কন্টেন্ট যদি আপনি খুব ভালো মানের কন্টেন্ট দিতে পারেন তাহলে আপনার জন্য বেনিফিট হচ্ছে কি আপনার চ্যানেলটাকে আপনি এসিও e করে সুন্দর করে দিলে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের পর্যায়ে আসতে বেশি দিন সময় লাগবে না তিন থেকে ছয় মাস সময় লাগবে এখন আপনি যদি ভালো কন্টেন্ট দিতে হয় তাহলে আপনার জন্য প্রয়োজন প্রথম নম্বর প্রয়োজন হচ্ছে ভালো স্ক্রিন রেকর্ডার প্রথম নম্বর কাজ হচ্ছে প্রথমে ভালো স্ক্রিন রেকর্ডার যদি আপনি এইভাবে কাজ করেন আমার মতো দুই নম্বর কাজ হচ্ছে আপনার ভালো রেকর্ডার সিস্টেম রেকর্ডিং সিস্টেম আমার আমার মতো এইভাবে অর্গানিক সিস্টেম দিয়ে দিলে খুবই টাফ আপনার প্রয়োজন কি ভালো স্ক্রিন রেকর্ডার ভালো ভয়েস রেকর্ডার ঠিক আছে তারপরে হচ্ছে আপনার বাসা বাসাগত প্রবলেমকে সলভ করে সুন্দর উপস্থাপনা তারপরে হচ্ছে আপনি কোন কন্টেন্টটা নিচ্ছেন সেই কন্টেন্টটাকে আপনি চুজ করা বর্তমান প্রেক্ষাপটে মানুষ কোন কন্টেন্টটা নিচ্ছে কোনটাকে মানুষ বেশি প্রাধান্য দিচ্ছে সেই বিষয়গুলোকে আমাকে কি করা উন্নতি করা আমার সেই দিকে খেয়াল রাখা সেই বিষয়গুলো বুঝে চিন্তা করে তারপরে আমি কন্টেন্ট রেডি করা কথা বুঝতে পারছেন তবে চ্যানেল সবচেয়ে বেশি গ্রো করে আপনি যদি ফান ভিডিও দিতে পারেন আপনি যদি ইমোশনাল ভিডিও দিতে পারেন আপনি যদি সমাজের অসঙ্গতিগুলো ধৈরে ধৈরে যদি ভিডিও রেডি করে দিতে পারেন আপনি যদি কি বলে মানুষকে শিক্ষণীয় কোনো গল্প দিতে পারেন সেই বিষয়গুলোর চ্যানেল একটু বেশিই গ্রো করে কারণ আমরা যে আমি বিশেষ করে আমার যে চ্যানেল আমার চ্যানেল গ্রো করবে না বা সেইভাবে গ্রো করে না এর কারণ হচ্ছে আমার এই চ্যানেলটা ওই প্রফেশনের মানুষ ছাড়া কেউ এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে না শুধুমাত্র ওই ব্যক্তিই সাবস্ক্রাইব করে রাখবেন যিনি ওই প্রফেশনের মধ্যে নিজেকে জড়াতে চাচ্ছে অথবা নিজেকে জড়িয়ে নিয়েছে ওই সমস্ত মানুষ এবং কিছু শিক্ষিত মানুষ ছাড়া এগুলো রাখবে না কিন্তু আপনার বিনোদনমূলক চ্যানেল গানের চ্যানেল ওয়াজের চ্যানেল তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ফান ভিডিওর চ্যানেল ইমোশনাল ভিডিওর চ্যানেল এই চ্যানেলগুলার প্রত্যেকেই একদম শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত অল্প শিক্ষিত উচ্চশিক্ষিত প্রত্যেকটা মানুষের কাছে এই চ্যানেলটা কি অবশ্যই খুবই মাধুর্যপূর্ণ চ্যানেল এবং সেগুলোকে তারা সবাই সাবস্ক্রাইব করে তার কাছে রাখতে চায় সো এগুলো আপনারা কন্টেন্ট রেডি করার সময় কে কি কন্টেন্ট রেডি করবেন কে কোন ক্যাটাগরির চ্যানেল বিল্ড আপ করবেন সেটা আপনারা চিন্তা করবেন তবে প্রত্যেকেই কোনো একটা কোনো না কোনো একটা সেক্টর নিয়ে কাজ করবেন কী জন্য আমি চাচ্ছি আপনারা প্রত্যেকেই একটা ইনকাম করুন পাঁচ ছয় তিন থেকে ছয় মাস কষ্ট করবেন আপনারা ছোটোখাটো ধীরে ধীরে ছোটো ছোটো ইনকাম হবে তারপরে সেই ইনকামটা বাড়তে থাকবে একটা জিনিস মনে রাখবেন আপনি একটা নিশ দৈরা অর্থাৎ একটা টার্গেট দৈরা যদি আপনি শ্রম দিয়ে সামনে আগাইতে পারেন তাহলে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে এদেশের হাজার হাজার এদেশ নয় পৃথিবীর হাজার হাজার মানুষ ইউটিউব থেকে ইনকাম করে আপনি কেন পারবেন না এই ইউটিউবটাই হচ্ছে আপনাকে আপনি আপনার জীবন চালানোর জন্য একটা উপলক্ষ হয়ে যেতে পারে হ্যাঁ এই ইউটিউবটা হয়ে যেতে পারে আপনার পরিবার পরিচালন পরিজন চলার জন্য সবচেয়ে বড় একটা উপলক্ষ হয়ে যেতে পারে ঠিক আছে কথাগুলো আমার কথাগুলো আপনাদেরকে বলছি আপনাদের সুবিধার জন্য আপনাদের লাভের জন্য দশ হয়তো এক ছয় মাস এক বছর পরে আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন করে নেবেন তখন আপনি ইনকাম করবেন আমি আপনাকে বলবো না দশটা টাকা আমাকে দিন বা এমনও হতে পারে অনেকে এই জায়গার মধ্যে অনেকেই আছেন এমনও হতে পারে অনেকের সাথে আমার যোগাযোগই নাও থাকতে পারে সেটা অবাস্তব কিছু না কারণ মানুষের ব্যস্ততা এবং একটা সময় গ্যাপ হইলে তার সাথে একটা দূরত্ব শুরু হয়ে গেলে এটা হয়ে যেতে পারে আমি বলছি না যে হবে হয়ে যাবে নিশ্চয় নিশ্চয়তা সেটা দিচ্ছি না আমি বলছি এরকম হতে পারে তখন কিন্তু আপনি ভালো একটা ইনকাম করবেন এই জন্য আমি আপনাদের বলি আপনারা যারা আছেন আপনারা কোনো অবস্থাতেই এইটুকু চিন্তা করবেন না যে আমি আপনি গা কখনো গা হেলা দিয়ে কাজ করবেন না অবশ্যই মন দিয়ে পরিশ্রম করুন পরিশ্রম করলে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে ঠিক আছে তাইলে এখন আসুন আমরা প্রমোশন কিভাবে করব দেখুন আমাদের প্রত্যেকের একটা ফেসবুক আছে আমাদের প্রত্যেকেরই এখানে যারা যুক্ত হয়েছি প্রত্যেকেরই নিঃসন্দেহে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট না থাকতো তাহলে আমরা এই ক্লাসে অ্যাটেন্ড হতে পারতাম না কারণ আমি তো পোস্টটাই ফেসবুকে দিছি আপনারা দেখছেন ফেসবুকে সেখান থেকেই যুক্ত হয়েছেন এজন্য আমি বিশ্বাস করি আপনাদের সবার একটা ফেসবুক আছে আচ্ছা এখন আমি আপনাদের প্রশ্ন করতেছি আপনারা কারা কারা দশটা ইমেল রেডি করছেন একটু আমাকে বলুন আচ্ছা।, আচ্ছা আব্দুল্লাহ আছে আমি 10টা রেডি করছি ভাই গুড থ্যাংক ইউ ভেরিফাই করে আর থ্যাংক ইউ আব্দুল্লাহ আছে আসসালামু আলাইকুম স্যার 8টা আছে স্যার 8টা আছে আচ্ছা আর দুইটা রেডি করে নিন সাজ্জাদুর রহমান ভাই সাজ্জাদুর রহমান ভাই উনি রেসপন্স করতেছেন না শহীদুল ইসলাম ভাই আপনার দশটা ইমেল আছে আচ্ছা। তারপর হচ্ছে শাকাওয়াত হোসেন ভাই দশটা চ্যানেল আছে মাইদুর রনি ভাই আপনার দশটা চ্যানেল আছে নয়ন দে দশটা চ্যানেল আছে আচ্ছা যাই হোক অনেকেই রেসপন্স করতে পারছি না বোঝা যাচ্ছে যে ওনারা ক্লাস ক্লাসে নেই মানে অ্যাটেন্ড কইরা অন্য কোথাও চলে গেছে খাওয়ার টাইম তো হয়তো খাইতে চলে গেছে যাই হোক কে কী করছেন সেটা পান আমাদের এই মুহূর্তে এই দশটা চ্যানেল খুবই কাজে আসবে কি কাজে আসবে আমরা প্রথম নম্বর কাজ করব গ্রুপ ওয়াইজ কাজ ভাই আমি এখনই আপনাদের একটা কাজ দিতে পারি আমরা যদি এখন যদি এখানে দশজন মানুষ যদি হই আর দশজন মানুষের কাছে একশোটা যদি ইমেল থাকে তাহলে আপনারা এই দশজনে এই মুহূর্তে প্রত্যেকেই আমার কাছ থেকে পাঁচশো টাকা করে ইনকাম করতে পারবেন বিলিমিটার নোট আপনারা পাঁচশো টাকা করে ইনকাম করতে পারবেন যদি একশোটা ইমেল থাকে কারণ এই মুহূর্তেই আমার কাজ চলতেছে আমি আপনাদের দিয়ে কাজ করাইব সমস্যা কি আমার কাজ আপনারা কি করবেন দশজন মানুষের একশোটা ইমেল এক হাজারটা ইমেল রেডি করলেন আপনাদের কাছে আমি দিলাম যে আপনি আপনার কাছে একশোটা ইমেল আছে আপনি একশোটা ইমেল সাবস্ক্রাইব করেন thank you very much thank you very much Shekhawat ভাই আপনাকে রেসপন্স করার জন্য ধন্যবাদ তো আপনি একশোটা ইমেল দিয়ে আমাকে একশোটা সাবস্ক্রাইব দিবেন এই একশোটা ইমেইলের একশোটা ব্রাউজার থাকবে একশোটা ব্রাউজার দিয়ে আপনি কি করবেন আমাকে একশোটা ব্রাউজার দিয়ে আমাকে আমার যে চ্যানেলটা আমি দিব ওই চ্যানেলে ওয়াচ টাইম দিবেন কিভাবে ওয়াচ টাইম দিবেন সেটাও আমি দেখিয়ে দেব সেটাও আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনাকে অহন অহন এই যে আপনি আমাকে দিবেন এর বিনিময়ে আমি আপনাকে চার্জ দিব বুঝতে পারছেন আমার কাজ আমি অন্যদের দিয়ে করাইতাম আপনাদের দিয়ে করাইলে সমস্যা কি এইভাবে আপনি কি করবেন আপনারা যদি দশজন পনেরো জন বিশ জন মিলতে পারেন একত্রিত হইতে পারেন তাহলে আপনারাই কি করবেন একে অপরের সাথে যুক্ত করবেন কন্ট্যাক্ট করবেন যে আপনি আসেন আপনার আমার সাবস্ক্রাইব এক্সচেঞ্জ করি ওয়াচ টাইম এক্সচেঞ্জ করি কথা বুঝতে পারছেন আপনি কিন্তু একটা বিষয় আমি আপনাদের বলে দেই আপনারা যদি সাবস্ক্রাইব প্রতিদিন একটা সংখ্যা বাড়ে তাহলে চ্যানেল ইউটিউবও নিজে থেকে আপনার চ্যানেলটাকে সেও নিজে কিছুটা র্যাঙ্ক করে দিবে এখন আমি মনে করেন আমি আবদুল্লা ভাইকে বললাম যেমন মেসেঞ্জারে গেলাম কি বললাম আবদুল্লা ভাই আসেন সাবস্ক্রাইব এক্সচেঞ্জ করি ওই মেসেঞ্জারে আবদুল্লা ভাই আছে এই যে আবদুল্লা ভাই আবদুল্লা ভাইকে বললাম আসেন ভাই সাবস্ক্রাইব এক্সচেঞ্জ করি সাব করি বললাম দাঁড়ান মনে করেন বললাম এখন আবদুল্লা ভাইও রেসপন্স করলো তাহলে আমি আবদুল্লা ভাইকে দিলাম আমার আমার চ্যানেলের লিঙ্ক দিলাম আবার আবদুল্লা ভাইও তার চ্যানেলের লিঙ্ক আমাকে দিল এখন আমি কি করলাম এখান থেকে লিঙ্কে ডুইকা লিঙ্কে ডুইকা আমি আবদুল্লা ভাইকে প্রথমে আমি তিন থেকে পাঁচ মিনিট ওয়াচ টাইম দিব প্রথমে তাকে তিন থেকে পাঁচ টাইম তার পাঁচ তিন থেকে পাঁচ মিনিট তার ভিডিওটা দেখবো দেখার পরে আমি সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইব করার পরে একটা লাইক দিব তারপরে একটা কমেন্টস দিব এভাবে যদি আমি লাইক এবং কমেন্টস দেই তাহলে আমার সাবস্ক্রাইবটা আর ড্রপ হবে না আমি প্রথমে যদি পাঁচ মিনিট ওয়াচ টাইম দেই তারপরে যদি আরও একটা সাবস্ক্রাইব দেই তারপরে বেল অল দেই তারপরে যদি আমি একটা কমেন্টস দেই একটা লাইক দেই তাহলে আর সাবস্ক্রাইবটা ড্রপ হবে না কী জন্য ড্রপ হবে না কারণ ওই সময় চ্যানেল মানে আপনার কমেন্টস ড্রপ হইলে তো আপনার কমেন্টও চলে যেত ঠিক আছে এই জন্য আপনাদের সিস্টেমটা হচ্ছে অনেকেই বলে যে ভাই এইভাবে সাবস্ক্রাইব আনলে বা দিলে ড্রপ হয়ে যায় এগুলো আনএক্টিভ সাবস্ক্রাইব তো এগুলো ড্রপ হয়ে যায় এতটা আনএক্টিভ না কিছুটা অ্যাক্টিভ কারণ এই এই ব্রাউজারগুলো যারা প্রফেশনালি কাজ করে মনে করেন তিনি একশোটা ইমেল রেডি করতে পারছে তিনি একজন প্রফেশনালি কাজ করেন মনে করেন তিনি যদি প্রতিদিন দুইটা কাজে সাবস্ক্রাইব করেন তাহলে একটা সাবস্ক্রাইব যদি তিনি এক টাকা করেও সেল করে তাহলে তো তার ডেইলি দুইশো টাকা ইনকাম হচ্ছে ডেইলি যদি ইনকাম দুইশো টাকা হয় তার মাসে পাঁচ ছয় হাজার টাকা তো এক্সট্রা ইনকাম হচ্ছে যে ডেইলি একশোটা সাবস্ক্রাইব দিতে আপনার সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা খুব বেশি সময় লাগলে আপনার এক ঘন্টা লাগবে আজ এক ঘন্টা নয় আরও বললাম দুই তিন ঘন্টাই লাগে গেল হ্যাঁ দুই তিন ঘন্টাই লাগলো দুই তিন ঘন্টা লাগলে সমস্যা কি ভাই আপনার ফ্রি টাইমে একটা টাইমে আপনি এইভাবে কাজ করলে সমস্যা কি কতটা বুঝতে পারছেন প্রফেশনালি কোনো কাজ নিলে সেই কাজ আজকে একশো টাকা ইনকাম হইলে কালকে আরও বিশ টাকা বাড়বে পরের দিন আরও দশ টাকা পরশু দিন আরও দশ টাকা বাড়বে এভাবে একটা সময় আপনার প্রফেশনালি কাজের ইনকামটা বাড়তে থাকে দোকান খুললে প্রথম দিনই মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে না প্রথম দিকে মানুষ অল্প অল্প ইনকাম করে একটা মুহূর্তে যাওয়ার পরে সে লাখ লাখ টাকা ইনকাম করে আমার কথাটা বুঝতে পারছেন আপনারা আমি কী দিতে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আপনার একটা মাধ্যম দুই নাম্বার মাধ্যম হচ্ছে আপনি কি করবেন বিভিন্ন গ্রুপে যাবেন এখানে যাবেন আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন হ্যালো জি ভাই দেখা যাচ্ছে আচ্ছা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনারা বিভিন্ন গ্রুপে যাবেন sub versus sub sub versus sub group দিলেন দেওয়ার পরে আসতেছে হ্যাঁ দেখেন তারপরে এই জায়গার মধ্যে থেকে আপনি কি করবেন এই যে গ্রুপ আছে গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করার পরে আপনি এখান থেকে সিটি নির্ধারণ করবেন বাংলাদেশ দিবেন মনে করে কারণ সাবমার্সের সাবটা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দিলেন তারপরে কি করলেন ওই সাবমার্সের সাবে আপনি যুক্ত হইলেন এখানে চারশো সাতাশটা এই যে এখানে আছে বেশি দেখা এই যে ওখানে আছে টেন কে হ্যাঁ জয়েন্ট ওখানে আছে জাস্ট ওয়ান মেম্বার এটা তার মতো থ্রি পয়েন্ট ফাইভ কে আছে আচ্ছা এটাতে এখানে আছে টেন কে এই যে টেন কে দিলাম আরও যদি এটা কাটটা দেয় তাহলে আরও আসবে দেখেন দেখেন এই জায়গার মধ্যে নাইন পয়েন্ট নাইন কে আছে নাইন কে মানে হচ্ছে নয় হাজার মেম্বার আছে এই জায়গার মধ্যে আছে টোয়েন্টি ওয়ান কে আমরা যারা কাজ করি দেখেন আমরা কাজ করি এইভাবেই সাবভার্সের সাব আইনে এই যে দেখেন এখানে উনসত্তর কে আছে উনসত্তর কে তো সাবভার্সের সাব আইনে আমরা সাব দিই দেখেন এখন আপনি কি করবেন এই যে একটা গ্রুপে গেলাম যেমন এই যে উনসত্তর কে গ্রুপটা আমি ওপেন করলাম গ্রুপটা ওপেন করার পরে এই জায়গার মধ্যে দেখবেন অনেকেই তার চ্যানেলের লিঙ্ক শেয়ার করছে ঠিক আছে এই যে উনি লিঙ্ক শেয়ার করছে আরও দেখবেন অনেকেই তার চ্যানেলের লিঙ্ক শেয়ার করছে সেই লিঙ্কে এই যে এই যে দেখেন উনি দিছে টেন ভার্সেস টেন সাব খামন ইনবক্স আচ্ছা ওই ভদ্রলোককে আমরা ইনবক্স করি ভদ্রলোককে ইনবক্স করা যাবে কিনা বুঝতেছি না ওই ভদ্রলোকের ইনবক্স দেখা যাচ্ছে না আচ্ছা তাকে আমরা এই যে উনিও দিছে এই যে উনিও চাচ্ছে ইনবক্স মিওল এই যে দেখেন উনিও চাচ্ছে কি সাব ভার্সেস সাব তাহলে আমরা উনাকেই ইনবক্স করি এইভাবে দেখেন এইভাবে কিন্তু আমরা বায়ারও খুঁজে পাইব কথা বুঝতে পারছেন এভাবে কিন্তু আমরা বায়ার খুঁজে পাইব সেটা কিভাবে পাইবেন সেটা অন্য ক্লাস তাকে দিলাম check your inbox check your inbox দিলাম সে অন্য দেশের বুঝে যাচ্ছে তারে দিলাম are you want sub for sub ঠিক আছে সে এখন যদি অ্যাগ্রি হয় সাব ফোর সাবে তাহলে সে আমাকে বলবে ইয়েস তাহলে বলবেন আমার দশটা ইমেল আছে আমা আপনার কি দশটা ইমেল আছে সে যদি বলে হ্যাঁ আমার দশটা ইমেল আছে তাহলে চলেন আমরা সাব এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করি এখন দেখেন আপনি দশ মিনিট কাজ করবেন আপনার প্রোফাইলে দশটা সাব চলে আসবে আপনি এত বাই যে কোনো কাজ এত সহজে হয় না একটা সময়ের প্রয়োজন বুঝতে পারছেন একটা সময়ের প্রয়োজন সেই সময়টা আপনি তাকে দিতেই হবে হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি হজরতুল আল্লাম আমি ক্লাসও আছি ক্লাসে শরিয়া করিয়া ফোন আসসালামু আলাইকুম আচ্ছা ওই ভদ্রলোকের কোনো ক্লু পাওয়া যাচ্ছে না উনার হয়তো অ্যাকাউন্টে নতুন না হয় ব্যান হয়ে গেছে দুইটা থেকে একটা সমস্যার মধ্যে আছে উনি ওনার নিয়ে আমরা আর টেনশন করার প্রয়োজন নাই উনি বাঘ ঠিক আছে তারপরে আসেন আরও সামনে যায় এই যে ওই ভদ্রলোক দিছে I need subscribe ten versus ten twelve twenty versus twenty দেখেন তার কাছে বিশটা মেইল আছে সে বিশটা দিয়ে বিশটা ভার্সেস বিশটা করতে পারবে কথা বুঝতে পারছেন আমরা তাকে মেসেজ করতে পারি এই যে মেসেজ দিলাম মেসেজ দিলাম হাই হাই দিলাম are you want sub for sub আপনি কি সাব ফর সাব চাচ্ছেন হ্যাঁ তাহলে সে যদি বলে হ্যাঁ ইয়েস তাহলে তো ঠিক আছে ইয়েস আর যদি না বলে না তাহলে না তাকে এনে দিলাম চেক ইউর ইনবক্স দিয়ে দিলাম আপনি আপনার ইনবক্স চেক করেন এটা আমাদের দেয়া লাগবে আমাদের এই পরিশ্রমটা করতে হবে এখন যদি মনে করেন আমরা যদি ডেইলি দশটা সাবস্ক্রাইব এইভাবে আনি এভাবে যদি আমরা ডেইলি দশটা সাবস্ক্রাইব আনি আচ্ছা আপনারা আমাকে বলেন মাসে কয়টা সাবস্ক্রাইব হইব মাসে কয়টা সাবস্ক্রাইব হইব হবে 300 300 এখন 1000 সাবস্ক্রাইব হইতে 3 মাস সময় দরকার এখন প্রশ্ন হইছে ওয়াশ টাইম কিভাবে হইব ওয়াশ টাইম কিভাবে বাড়বে অবশ্যই ওয়াশ টাইমও বাড়বো যখন সাবস্ক্রাইব বাড়বো তখন অটোমেটিকলি আপনার চ্যানেলটা অটোমেটিকলি এমনিতেই র্যাঙ্ক হইতে থাকবো শুধু যিনি সাবস্ক্রাইব করছে তার কাছে না যিনি যারা আনসাবস্ক্রাইবও আছে তাদের কাছে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করতে থাকবো র্যাঙ্ক কইরা আপনার চ্যানেলটা অটোমেটিকলি ওয়াচ ভিউ বাড়তে থাকবো আমি আরেকটা বিষয় টেকনিক্যালি আপনাদের বলি আপনারা প্রত্যেকে কি করবেন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টার ওই রকম ভিডিও পাঁচ সাতটা রেডি করবেন আপনারা যে কোনো বিষয়ের মনে করেন একটা পুকুর হেঁসা হচ্ছে একটা পুকুর হেঁসা হচ্ছে অথবা আপনি নদীতে হাঁটতেছেন অথবা আপনি জার্নিতে আছেন সেই অবস্থায় আপনার মোবাইল দিয়ে ভিডিও কইরা আপনি যত লম্বা পারেন একটা ভিডিও রেডি করে দিলেন অথবা আপনার ছাদের মধ্যে এক মোবাইল ফিট করে রেখে দিয়ে একটা ভিডিও দিয়ে দিলেন সেই ভিডিওটা আপলোড করে দেন এতে কোনো সমস্যা নাই ইউটিউবেতে আপনাকে কোনো সমস্যা করবে না সেটা হচ্ছে অর্গানিক ভিডিও এবার প্রশ্ন হচ্ছে ভাই এই ভিডিওগুলো আপনি কি আমি দেখব না না এই ভিডিওগুলো মানুষকে দেখার জন্য দিব না আপাতত মনিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত সেই ভিডিওগুলো আমার কাছে যে আমি আমি যে ইমেল বানাইবো বা আমার বন্ধুবান্ধব আমাদের ওই যে সাব এক্সচে আমরা যে ফ্রেন্ড গ্রুপ বানাইবো ওই ফ্রেন্ড গ্রুপ মনে করেন আপনার কাছে আমরা দশজনে আমরা দশজনে মনে করেন একশোটা ইমেইলে রেডি করছি মনে করেন দশটা করে জনে একশোটা ইমেল এখন আপনার কাছে আপনার কাছে টোটাল ভিডিও আছে বিশ ঘন্টা মনে করেন বিশ ঘন্টা ভিডিও আছে আপনার কাছে আপনি একজনকে বললেন চলুন আপনি আমি আপনার আমার কাছেও বিশ ঘন্টা আছে আপনার কাছেও বিশ ঘন্টা আছে আমরা দুজনে এই বিশ ঘন্টা ওয়াচ করব। এখন তিনিও যদি বিশ ঘন্টা ওয়াচ করেন আপনিও যদি বিশ ঘন্টা ওয়াচ করেন দশটা জিমেল দিয়ে আপনারা যদি বিশ ঘন্টা ওয়াচ করেন তাহলে আপনার ওয়াচ কত হইল দুইশো রাইট আর যদি আপনি এক হাজার ইমেল দিয়ে যদি এইভাবে ওয়াচ করেন তাহলে আপনার ওয়াচ হইল কত সরি একশো ইমেল দিয়ে যদি এইভাবে ওয়াচ করেন তাহলে ওয়াচ হইল আপনার দুই হাজার ঘন্টা অটোমেটিকলি দুই হাজার ঘন্টা ওয়াচ চলে আসলো এইভাবে আপনারা ফ্রেন্ডশিপের শেয়ারিংয়ের মাধ্যমে ফ্রেন্ডশিপ শেয়ারিং গ্রুপ শেয়ারিংয়ের মাধ্যমে মনে রাখবেন গ্রুপ শেয়ারিং খুবই গুরুত্বপূর্ণ কাজ আপনি একটা কাজ পাইছেন সেই কাজটাই আপনি গ্রুপ শেয়ারিংয়ের মধ্যে করতে হবে আমি একটা কাজ পাইছি আমিও গ্রুপ শেয়ারিংয়ের মাধ্যমে কাজ করি আপনিও গ্রুপ শেয়ারিংয়ের মধ্যে কাজ করবেন কথাটা বুঝতে পারছেন গ্রুপ শেয়ারিং না করলে কাজ করা যায় না বিশেষ করে সাবস্ক্রাইব ওয়াশ টাইমের কাজ গ্রুপ শেয়ারিং না করলে করা যায় না আরেকটা ওয়ে আছে সেটাও আমি দেখাচ্ছি আপনাদের আরেকটা ওয়ে আছে সেই ওয়েটা আমি দেখাবো ইনশাল্লাহ ভিডিওর শেষের দিকে দেখাইবো যে আপনি টাকা দিয়ে কিছু সাব ওয়াচ কিনতে পারবেন সেগুলোতে আপনার ইউটিউব কোনো প্রবলেম করবে না আপনাকে আপনাকে ইউটিউব কোনো প্রবলেম করবে না আপনি টাকা দিয়ে কিছু সাবওয়াজ কিনতে পারবেন কিন্তু এর আগে ফ্রিতে কিভাবে আপনি আপনার চ্যানেলটা গ্রো করবেন সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তাহলে আপনি ওইভাবে এখন মনিটাইজেশন হওয়ার পরে ওই ভিডিওগুলোকে আপনি প্রাইভেট করে রেখে দিবেন ডিলিট করলে চলবে না কিন্তু আবার যে ভিডিওগুলো আপনারা একে অপরের সাথে এক্সচেঞ্জ করে করছেন সেই ভিডিওগুলো আপনারা কি করলেন একে অপরের সাথে আপনারা ভিডিওগুলো মনিটাইজেশন হওয়ার পরে সেই ভিডিওগুলো আপনারা প্রাইভেট করে দিলেন তাইলে এই ভিডিওগুলো আর কেউ তখন আর দেখতে পারলো না আপনার চ্যানেলে জাস্ট এগুলো ডিপোজিট হয়ে থাকলো ওকে আচ্ছা তারপরে আসেন ওই যে এই সিস্টেমে আপনি গ্রুপ খুঁজে খুঁজে যে বায়ার নিয়ে আসবেন এগুলো হচ্ছে কিন্তু আমাদের এই যে গ্রুপ খুঁজে খুঁজে সাপ ফোর সাপ এগুলো কিন্তু আমাদের ভায়ারও কথাটা বুঝতে পারছেন এরা কিন্তু আমাদের ভায়ারও সো ওদের সাথে আমাদের কাজ করা আসলে যুক্তিসঙ্গত আমরা যদি কখনো আমাদের দেখি বিদেশি আছে তাহলে সেই বিদেশিকে খুঁজে আমরা একটা সাপ দিয়ে দিব বুঝতে পারছেন তাকে আমরা নখ দিব ওই যে দেখেন ওই নামটা কেমন জানি না কিন্তু উনি চাচ্ছে ten versus ten five versus five উনি দশটা আছে তিনি দশটা দিয়ে দিতে পারবেন পাঁচটা দিয়ে দিতে পারবেন তাহলে আমরা ওনাকে মেসেজ করতে পারি হায় দিতে পারি যে হ্যাঁ উনি যদি দিতে চায় তাহলে আমিও নিতে চাই ঠিক আছে তারপরে ওনাকে কমেন্ট দিলাম চেক ইয়োর ইনবক্স সত্যিকার অর্থে যদি আমার হাতে সময় থাকতো তাইলে আমি কিন্তু এইভাবে এতদিনে দুই হাজার সাবস্ক্রাইব বানাইয়ে দিতাম কিন্তু আমার হাতে সময় সংক্ষিপ্ত সময় শর্ট কারণ আপনারা জানেন প্রতিটা মুহ আমি মানে সারাটা দিন কি পরিমাণ ব্যস্ততার মধ্যে থাকি সেটা আমি নিজেই জানি দেখেন note permanent subscribe need only search and subscribe inbox চেষ্টার স্টে হয়ে সেটার মানে কি আমি বুঝিনি যাই হোক এইভাবে আপনারা বিভিন্ন গ্রুপে যুক্ত হইবেন সেই গ্রুপগুলা আরও দিবেন এখানে দিবেন কি আরও গ্রুপ আছে ইউটিউব প্রমোশন গ্রুপে ক্লিক করবেন এই যে গ্রুপ এই যে আসছে ইউটিউব প্রমোশন এখানে সবগুলাতে আমার জয়েন আছে জয়েন আছে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনাদের এই গ্রুপগুলোতে জয়েন হওয়া লাগবে আপনাদের আপনাদের মার্কেটিংয়ের জন্য এই গ্রুপগুলোতে জয়েন হওয়া লাগবেই লাগবে ঠিক আছে এগুলাতে যদি আপনি জয়েন না হন তাহলে চলবে না কারণ আপনাদের ফাইবারের ক্লাস করে মার্কেটিং করাইব আমি আপনাদের বারে বারে বলছি আমি আপনাদের জন্য ইনকামের রাস্তাও দেখিয়ে না দেওয়া পর্যন্ত বন্ধ করবো না আপনাদের কথা সুতরাং কীভাবে আপনি ইনকাম করতে পারবেন সেই বিষয়টা তো আমার আপনাদের শিখাই তৈব না অন্যথায় আপনারা বলবেন ভাইয়ের কাছে গেলাম কি শিখলাম শুধু এই এই কয়েকটা জিনিস শিখাই আর কিছু শিখায় নেই কিন্তু বিষয়টা সেরকম না বিষয়টা হচ্ছে আপনারা আপনাদের আমি ইনকামের রাস্তা দেখিয়ে দিব আপনারা যদি কাজ করতে পারেন তাহলে আপনারা দিয়ে সেখান থেকে আপনার জীবন চলার জন্য ইনকাম করতে পারবেন আমি পারি আপনি পারবেন না কেন আমি পারি আপনি পারবেন না কেন এখন সময় দশটা পনেরো মিনিট আমারটা তো সমস্যা এই যে দেখেন আপনাদের কিছু সমস্যা হতে পারে প্রথম দিকে এইভাবে গ্রুপে জয়েন হয়ে একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে বেশি গ্রুপে এইভাবে জয়েন হইতে পারবেন না একটা এটা দেখুন চারশো ছত্রিশ কে আচ্ছা এই যে এগুলা থেকে একটা আমরা গ্রুপ ওপেন করে দেখি সেই গ্রুপে কি আছে এই গ্রুপগুলোতে আপনার চ্যানেল লিঙ্ক দিয়ে আপনি কি করতে পারবেন পোস্ট করতে পারবেন যে এটা হচ্ছে আপনি যদি আনন্দর চ্যানেল হয় তাহলে আপনি বলতে পারেন দিস ইজ এই এই চ্যানেল আপনারা ভিজিট করে দেখতে পারেন হ্যাঁ ওকে এই যে আইনি ওয়া হা eight hundred subscribe you will be my channel subscribe then I will subscribe your channel সে বলতেছে যে আমার আটশো সাবস্ক্রাইবের দরকার তাহলে কেরে ভাই এখানে আফজল ভাই আপনি লাইক দিলেন কি জন্য উনি কি এখনো ক্লাসে আছে আফজল ভাই মানুষের মাঝে মধ্যে কমন সেন্স হারিয়ে আর ওই যে আটটা চাপ লাগিয়ে চলে আসে লাইফটা আসলে <laughs> অনেকের ভুলেই চলে আসে সেটা অজান্তে যাক উনার আটশো সাবস্ক্রাইব দরকার উনি চাচ্ছে দেখেন এখানে আশ অষ্টআশিটা এইটি এইট কমেন্টস পড়ছে আটাশিটা কমেন্ট করছে সেই কমেন্টসগুলোতে দেখে আমরা মানুষ কী ধরনের রেসপন্স করছে আমরা একটু দেখি দেখেন two minutes video watching after something sometime subscribe like for screenshot সে বলতেছে যে আপনি দুই মিনিট ভিডিও দেখবেন সে বলতেছে দুই মিনিট ওয়াচ করবেন তারপরে সাবস্ক্রাইব দিবেন তারপরে লাইক দিবেন কমেন্টস দিবেন আর একটা স্ক্রিনশট দিবেন তারপরে ইনবক্স মি পারমানেন্টলি সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব এরকম মানুষ করছে আরও আছে এই যে দেখেন হ্যাঁ অনেক পঞ্চাশটার মতো আছে আপনারা এই যে দেখেন সেও রেসপন্স করছে এইভাবে আপনারা দেখা দেখা তাদের নক দিবেন তার কাছ থেকে সাবস্ক্রাইব নিয়ে আসবেন আপনি তারে সাবস্ক্রাইব দিবেন সমস্যা কি ভাই আমার কাজের দরকার এক হাজার সাবস্ক্রাইব আমার হয়ে গেলে আর লাগবে না তারপরে আমি বিকল্প চিন্তা করব এমনিতেই আমার সাবস্ক্রাইব চলে আসবে কথাটা বুঝতে পারছেন স সো আমাদের এই বিষয়টা খুবই কেয়ারফুললি কাজ করতে হবে এবং আপনারা আমাদের চ্যানেলটা প্রত্যেকেই প্রত্যেকের চ্যানেলটাকে এইভাবে গ্রো করবেন এখন আপনারা আমাকে সবাই বলেন এই জায়গার মধ্যে আপনারা সবাই কি চ্যানেল ক্রিয়েট করছেন অনেকেই যাইতে যাইতে শেষ এখন আটজনে চলে আসছে ক্লাসে সমস্যা নাই আমার একজন হইলেও আমি ক্লাস রানিং করব। আপনারা বলেন আমির ভাই তো চ্যানেল আছে সমস্যা নাই আবদুল্লা ভাই চ্যানেল ক্রিয়েট করছেন সাজ্জাদুজ্জামান ভাই চ্যানেল ক্রিয়েট করছেন রাফিকুল ভাই চ্যানেল ক্রিয়েট করছেন শাহিদুল ভাই চ্যানেল ক্রিয়েট করছেন মহিদুল ভাই চ্যানেল ক্রিয়েট করছেন আর কে কে আছেন দেখি আর তো নাই আপনারা কি চ্যানেল ক্রিয়েট করছেন আমাকে রেসপন্স করেন কই কেউ নাই ভাই এখনো করা এখনো হ্যালো সাজ্জাদু ভাই জি ভাই আমার আমার চ্যানেল করা আছে ভাই ভিডিও দেওয়া আছে হ্যাঁ ভাই ভিডিও দেওয়া আছে সাবস্ক্রাইব কত আছে সাবস্ক্রাইব আছে ভাই আমার এখন 350 আপ একটু করে 350 আচ্ছা আমির ভাইয়ের সাবস্ক্রাইব কত অল্প ভাই অল্প কত হইছে এখন দেখি দেখি আব্দুল্লাহ ভাই কই রফিক ভাই কই চ্যানেল ক্রিয়েট করছেন স্যার করছি তো আমি দুইজন সাবস্ক্রাইবার ভাইয়া আমারটা 360 এর মতো আচ্ছা আমির ভাই রফিক ভাই কই চ্যানেল ক্রিয়েট করছেন আমার এখানে 129 টা মাত্র আগামী ক্লাসের আগে আপনারা প্রত্যেকেই এইভাবে একশোটা সাবস্ক্রাইব বাড়াইয়া আমাকে স্ক্রিনশট দিবেন বুঝতে পারছেন তারপরে আসেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে আসবেন আপনারা ইনস্টাগ্রামে আসে সেই ময়েতে আপনি হ্যাশট্যাগ দিবেন YouTube sub versus sub YouTube sub for sub YouTube sub for sub এই যে দেখেন আছে উনচল্লিশটা পোস্ট উনচল্লিশ হাজার পোস্ট আপনি এটাতে ক্লিক করবেন ফলো দিবেন ফলো দিয়ে এই ভদ্রলোককে এনে মানে প্রত্যেকে আলাদা আলাদা একজন পার্সন এই ভদ্রলোককে ওপেন করবেন ওপেন করে তাকে বলবেন যে আপনি কি সাবস্ক্রাইব এক্সচেঞ্জ করতে চান ওর কিন্তু আবার চ্যানেলে অনেক মানুষ এই যে এই জায়গার মধ্যে ক্লিক করবেন আপনাদের যাদের এই যে ইউটিউব চ্যানেল আছে ওনার ওনারে ওই জায়গার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে ওনার প্রোফাইলটা ওপেন হইব ঠিক আছে ওইভাবে আমাদের বায়ারও খুঁজতে হইব কিন্তু তাকে আমরা বলবো আপনি কি are you want sub versus sub are you want sub for sub ঠিক আছে সে যদি রেসপন্স করে তাহলে আমরা লিঙ্ক শেয়ার করে তার সাথে সাব পার্সে সাব করবো ঠিক আছে এভাবে আমরা আগামী ক্লাসের আগে একশোটা সাবস্ক্রাইব আমরা প্রত্যেকেই বাড়াবো এমনকি আমি নিজেও বাড়াইবো আগামী ক্লাসের আগে ইনশাল্লাহ যতই ব্যস্ততা হোক আমি আজকে রাত্রে কাজে বসবো আমি আজকে আর বায়ার খুঁজবো না নিজের চ্যানেলের সাবস্ক্রাইব বাড়াইবো বুঝতে পারছেন তাহলে আজকে এই পর্যন্ত আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের পেইড কিভাবে সাবস্ক্রাইব বাড়াইতে হয় সে বিষয়ে আলোচনা করব তারপরে ক্লাসে ফাইবারে চলে যাবো ইনশাল্লাহ ওকে আপনার গত ক্লাসের ভিডিও পোস্ট করা হয়েছে টেনশন করেন না তাহলে এখন আমার এখনই ক্লাস শেষ করতে হচ্ছে একটু প্রয়োজন আছে আমার এই জন্য একটু তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিলাম ভাবছিলাম আজকের ক্লাসেই আপনাদের ওই পেইডটাও দেখিয়ে দিব কীভাবে পেইডভাবে সাবস্ক্রাইব ওয়াশ টাইম বাড়াইতে হয় সেটা দেখিয়ে দিব কিন্তু একটু তাড়া পড়ে গেছে এই জন্য আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম স্যার